মহাকাশের প্রথম বিলাসবহুল হোটেল এই ধরনের নিত্য নতুন খবর পেতে এমটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিলাসবহুল মহাকাশ হোটেল অরোরা স্টেশন একদিনে ষোলোবার সূর্যোদয় দেখতে চান মহাশূন্যে ভেসে বেড়াতে চান মহাশূন্য থেকে পৃথিবীকে কেমন দেখায় সে অভিজ্ঞতা নিতে চান আর মাত্র চার বছর ধৈর্য ধরুন গুছিয়ে ফেলুন আটাত্তর কোটি একাশি লাখ বিশ হাজার টাকা বা পঁচানব্বই লাখ মার্কিন ডলার এ টাকা খরচ হবে বিশ্বের প্রথম বিলাসবহুল মহাকাশ হোটেলে থাকা খাওয়ার বিল হিসাবে সিএন এর এক প্রতিবেদনে উঠে এসেছে এ হোটেল সম্পর্কে নানা তথ্য হোটেলের নাম অরোরা স্টেশন গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান হোসেতে অনুষ্ঠিত স্পেস টু পয়েন্ট জিরো সম্মেলনে ওই মহাকাশ হোটেল তৈরির ঘোষণা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা প্রতিষ্ঠান অরিয়ন ইসরায়েল ওই হোটেল তৈরি করবে বারো দিনের মহাকাশ সফরে এখানে দুজন স্ক্রু সদস্য সহ একসঙ্গে ছয়জন থাকতে পারবেন দুই সালে প্রথম অতিথি হিসেবে সেখানে যাওয়ার সুযোগ থাকবে অরিয়ন স্পেনের প্রধান নির্বাহী ফ্যাং মাইঙ্গা বাঙ্গার বলেন সবার জন্য মহাকাশ ভ্রমণের সুযোগ করে দেওয়ার লক্ষ্য তাদের মহাকাশে হোটেল চালুর পরপরই কম খরচে সেখানে সবাইকে থাকার সুযোগ দেওয়া হবে দুই সপ্তাহের ভ্রমণে প্রায় একশো কোটি মার্কিন ডলার খরচের বিষয়টি অনেকের কল্পনার বাইরে তবে অরিয়ন স্পেনের দাবি সত্যিকারের মহাকাশচারীর অভিজ্ঞতা পাওয়া যাবে এতে বার্গানার বলেন মহাকাশ স্টেশনে যেতে নবচারীদের চব্বিশ মাসের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন পড়ে কিন্তু তারা একে তিন মাসে নামিয়ে এনেছেন বিরানব্বই দিনের এই রোমাঞ্চকর যাত্রা পৃথিবীর পৃষ্ঠ থেকে দুইশো মাইল ওপরে মঙ্গলের লো আর্থ অরবিটে ইপি উঠবেন সেখান থেকে পৃথিবীর চমৎকার দৃশ্য পর্যবেক্ষণ করতে পারবেন এই হোটেল পৃথিবীকে প্রতি তিনশো মিনিট পর্যবেক্ষণ করবে অর্থাৎ হোটেলের অতিথিরা প্রতি চব্বিশ ঘন্টায় ষোলো বার সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে পারবেন হোটেলে বসে অতিথিরা খাবার উৎপাদনের মতো গবেষণায় অংশ নিতে পারবেন এসব খাবার তারা উপহার হিসেবে পৃথিবীর সঙ্গে নিতে পারবেন উচ্চগতির ওয়্যারলেস ইন্টারনেট সিস্টেম থাকবে সেখানে সরাসরি পৃথিবীতে লাইভ ভিডিও চ্যাট করা যাবে এছাড়া পৃথিবীতে ফেরার পর তাদের বিশেষ সম্মান জানানো হবে শূন্য অনুভূতির মজা নেওয়া ছাড়াও অতিথিরা মুক্তভাবে হোটেলের ভেতর ভেসে থেকে উত্তর দক্ষিণ মেরু প্রভার দৃশ্য দেখতে পাবেন যারা এই সুযোগ হারাতে চান না তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিতে শুরু করেছে অরিয়ন স্প্যান আশি হাজার ডলার দিয়ে আগাম বায়না করে রাখতে হবে তবে পরে যদি কেউ পুরো অর্থ না দিতে পারেন তবে ওই অর্থ ফেরত দেওয়া হবে অবশ্য মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে ডিটি অরিয়ন স্পেনের মতো আরও কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে এর মধ্যে একটি হচ্ছে অ্যাক্সিয়ম স্পেস টেক্সা ভিত্তিক ওই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে কাজ করছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের সাবেক এক ব্যবস্থাপক দুই সালে একটি বাণিজ্যিক স্পেস স্টেশন চালু করবে প্রতিষ্ঠানটি কিন্তু তারা এখনো খরচের কথা প্রকাশ করেনি তবে আগে বিশ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে মহাকাশ ভ্রমণ করা ডেনিস চিডোরকেও তখন মহাকাশ ভ্রমণে খরচ কম হবে বলে জানিয়েছেন তারা দুই সাল থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণকারীদের পৌঁছে দেবে এক্সিকম পরে নিজেদের স্টেশনে যাত্রী নিয়ে যাবে এদিকে রিচার্ড বেনসনের ভার্জিন গালাকটিক আড়াই লাখ মার্কিন ডলারের বিনিময়ে সংক্ষিপ্ত সময়ের সময়ের মধ্যে ভরশূন্য অভিজ্ঞতা দিতে কাজ শুরু করেছে দুই সালে এটি শুরু হওয়ার কথা থাকলেও এখনো প্রথম যাত্রার তারিখ ঠিক হয়নি অবশ্য মহাকাশ ভ্রমণে খরচ যাই হোক যাত্রী খুব কম পাওয়া যাবে তবে বার্গনার বলেছেন আউরোরা স্টেশন শুধু হোটেল হিসেবে কাজ করবে না এটি মহাশূন্যে ভরশূন্য অবস্থায় বিভিন্ন গবেষণা ও মহাশূন্য কারিগরি কাজে মহাকাশ সংস্থাগুলোর জন্য কাজ করবে বর্তমান বাজার চাহিদার কথা মাথায় রেখে আরও সুবিধা অডিও স্প্যানে বাড়ানো যাবে বলেই জানান বার্গার এই ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন